আসসালামাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন CPA marketing one of the best earning process now এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি million million dollar income generate করতে পারবেন খুব সহজে সিপিএ মার্কেটিং করে মার্কেটিং করতে হলে ইউকে বা ইউএস যারা রয়েছে তাদের সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে কানেক্টেড থাকতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে অবশ্যই ভেরিফাইড একটি ইউএসএ বা ইউকে এর ফোন নাম্বার আপনার প্রয়োজন সুতরাং আপনি যদি ইউএসএ বা ইউকে এর সিটিজেন না হন যদি আপনার তাদের সাথে কানেক্ট করতে হয় তো আপনার ফোন নাম্বারটি প্রয়োজন হতে পারে সমস্যা নেই আপনি যদি আমার বিশেষ দেখবেন কি দেখেন তাহলে অবশ্যই কিভাবে একটি সিপিএ মার্কেটিং করার জন্য বা সেটিং করার জন্য আপনার একটি ইউএসএ ভেরিফাইড ফোন নাম্বার প্রয়োজন হয় তাহলে সেটি পাবেন শুধুমাত্র এই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ করবেন না স্কিপ বা টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি খুব সংক্ষিপ্ত করব এবং টু দ্য পয়েন্টে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে একটি ইউএসএ বা ইউকে ভেরিফাইড ফোন নাম্বার আপনি কালেকশন করে নিতে পারবেন সো সেট ডেটিং করার জন্য অবশ্যই আপনার একটি ভেরিফাইড ফোন নাম্বার প্রয়োজন সো শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং ও রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন এবং আরেকটি স্পেশাল অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন যাদের যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অলে ক্লিক দ্বারা ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart so let's get start alright আপনি USA verified phone number collection করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে গুগলে আসতে হবে গুগলে আসার পরে আপনাকে জাস্ট সার্চ দিতে হবে text now text now dot com যখন আসবেন তা আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে আসার পরে আপনাকে প্রথমে নিয়ে আসবে এই ইন্টারফেসের মধ্যে এই ইন্টারফেসে আসার পরে আপনি দেখতে পাবেন যে একটি ইম্যাজিং ফিচার যেটি দেখলে সত্যি আপনার মন জুড়িয়ে যাবে চোখ বিমোহিত হবে সুতরাং আপনি এখানে আসার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনি এ ধরনের একটি তিনটি অপশন পাবেন প্রথমত হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক আপনি যদি আপনার ফেসবুকের মাধ্যমে তাদের সাথে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে অর্থাৎ জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি আপনার ইমেলটি সিলেক্ট করে দিবেন যেটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সুতরাং আপনি এটি দিয়ে ইমেল সিলেক্ট করবেন ইমেল সিলেক্ট করার পরে আপনি যখন ইমেলটি সিলেক্ট করে দেবেন তখন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এখানে চেয়েছে get your free phone number এখানে আরেকটি জিনিস সেটি হচ্ছে এন্টার ইউর এরিয়া কোড আপনি ধরুন ইউএসএ বা ইউকে সিটিজেন uh, এর সাথে আপনি সেটিং করতে চাচ্ছেন তার মানে আপনি তাদের সাথে একটি গুড রিলেশনশিপ তৈরি করার পরে আপনার সিপিএ uh, মার্কেটিং করবেন বা আপনার স্মার্ট লিঙ্কটা প্রমোট করবেন সেজন্য আপনাকে এখানে একটি এরিয়া কোড দিতে হবে যাতে খুব সহজে আপনি ইউএসএ বা ইউকে এর একটি ভেরিফাইড ফোন নম্বর পেয়ে যান এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি enter your area code area code কোথায় এরিয়া কোড পাওয়ার জন্য আপনাকে আবারও গুগলে চলে আসতে হবে সেজন্য সার্চ দিবেন USA area code USA area কোডে যখন আপনি সার্চ দিবেন এখানে অসংখ্য কোডের ওয়েবসাইট পাবেন যেগুলো থেকে আপনি ফ্রিতে যে কোনো একটি এরিয়া কোড আপনি জোগাড় করে ফেলতে পারবেন সরাসরি আপনি এখান থেকেও পেতে পারেন আমি তিনশো পাঁচ যেটি দেখতে পাবেন সেটি কপি করলাম কপি করার পরে আমি চলে আসবো এটি এটি আপনাকে হ্যান্ড ম্যানুয়ালি লিখতে হবে তিনশো পাঁচ এরপর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন আপনি সরাসরি যদি সেটি এখানে পেস্ট করেন অনেক সময় নেয় না আপনি ম্যানুয়ালি কিবোর্ড থেকে তিনশো পাঁচ লিখবেন এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন অল রাইট তৈরি হয়ে গেল আমার আজকের যে ভেরিফাইড ফোন নাম্বার এই ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে আপনি ইউএসএ এর সিটিজেন এর সাথে খুব সহজে সেটিং করে ফেলতে পারবেন এবং তাদের সাথে গুড একটি রিলেশন তৈরি করে আপনি তাদের মাধ্যমে অনেকগুলো লিঙ্ক প্রমোট করতে পারবেন যাতে করে আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে সেল নিয়ে আসতে পারবেন এই হচ্ছে কিভাবে টেক্সট নাও ডট কম এর মাধ্যমে একটি ভেরিফাইড ইউএসএ ফোন নাম্বার পাওয়া যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিন কমেন্ট করুন এবং পাশাপাশি আমার প্লেলিস্টে ক্লিক করলে আপনি অসংখ্য ভিডিও দেখতে পাবেন যেগুলো হয়তো আপনি খুঁজছিলেন যে কোনো একটি ভিডিও আমার বিশ্বাস আপনাকে হয়তো পরিবর্তন করে দিতে পারে অথবা আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে সুতরাং এখানে প্রায় ছয়শো সাড়ে ছয়শোর উপর ভিডিও রয়েছে যে কোনো একটি ভিডিও আপনি দেখে আপনার জীবনকে চেঞ্জ করুন সেটি আমি প্রত্যাশা করি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন এবং ভিডিওটি যদি শেয়ার করেন আমি আরও বেশি ভিডিও তৈরি করার জন্য উপকৃত হব উৎসাহিত হব এবং পাশাপাশি অবশ্যই আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আরও বেশি ভিডিও তৈরি করতে পারবো এবং আরও একটি অনুরোধ সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন এখনও সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related এবং মেক মানি অনলাইন ভিডিওগুলো পেয়ে যেতে পারেন I'll catch you guys in my next video till then take care